গুড মর্নিং ফ্রেন্ডস আমার নাম ভাস্কর মণ্ডল আমি মালদা জেলার কালিয়াচক দু নম্বর ব্লকের ছোট্ট একটি গ্রামে থাকি আমার পড়াশোনা উচ্চ মাধ্যমিক পর্যন্ত হয়েছে আমার বাড়িতে আমার ভাই বোন ও বাবা মা রয়েছে আমার গ্রাম পুরোটাই বিড়ি ও কৃষিকাজের উপর নির্ভরশীল এই জন্য আমি পড়াশোনা বেশি দূর পর্যন্ত এগোতে পারিনি বড় হওয়ার সাথে সাথে পরিবারের কাজে সাহায্য করতে হতো গ্রামে যে সকল বন্ধুগুলো রয়েছে তারাও ওই একই পরিস্থিতির মধ্যে দিয়ে এগিয়ে যাচ্ছে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করার সময় আমার একটি বন্ধু মনোজিতের কাছ থেকে জানতে পারি প্রথম এডুকেশন ফাউন্ডেশন সম্পর্কে এবং আমরা সেখানে যোগাযোগ করি সেখানে অনলাইন ট্রেনিংয়ের মাধ্যমে বিনামূল্যে দেড় মাসের ট্রেনিং করানো হয় এখন আমি অনলাইন লেভেল ওয়ানে ক্লাস করছি খুব তাড়াতাড়ি আমার প্র্যাকটিক্যাল হয়ে যাবে যে সকল সকল যে সকল বন্ধুগুলো দেখছো তারা সকলে আমার কথা বুঝতে পেরেছ যদি তোমরা চাও এগিয়ে যেতে পারবে বেকার বসে না থেকে কিছু করে নেওয়া অনেক ভালো এই অনলাইন ট্রেনিংয়ের মাধ্যমে নিজেকে এগিয়ে নিয়ে চলো ও নিজেকে কিছু কোনো জায়গায় নিয়ে গিয়ে দাঁড় করা ও নিচে যদি তোমরা এগিয়ে যেতে চাও তাহলে নিচে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারো